আটটা পনেরো সাত পর্যন্ত টাইম দেওয়ার নটা বাজে আমি ঢুকে যাবো এক আমরা বাড়ি ঘর রাখবো না চুরমার করে দেবো আর যাদের জায়গায় মোটর সাইকেল আছে নিয়ে আসুন ইউসুফ থেকে এক ধার থেকে অ্যারেস্ট করুন যারা মেরেছে যারা মোটর সাইকেল আছে আমরা দেখছি ইমিডিয়েটলি অ্যারেস্ট করুন কোনো কাহিনী শুনবো না না নটার ভেতরে বাড়ি ঘর ভেঙে আমি চালিয়ে দেবো কেন এখানে উন্নয়ন হচ্ছে কাটে পনেরো আজ পর্যন্ত টাইম আমি ঢুকে এক আমরা বাড়ি ঘর না চুরমার করে দেবো আর যাদের মোটর সাইকেল আছে নিয়ে আসুন থেকে এক ধার থেকে করুন যারা মেরেছে করুন কোনো কাহিনী শুনবো না না নটার ভেতরে বাড়ি ঘর ভেঙে আমি দেবো কেন এখানে উন্নয়ন হচ্ছে